যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে দেয় ঘর বার কাঁদে আর বার বার ডাকে আর বার কাঁদে আর বার বার ডাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে চলে এসে গেল প্রেম আমার সাগরের জলে পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে চলে ভেসে গেল প্রেম আমার সাগরের জলে बार বারবার কাঁদে আর বারবার ডাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে সেরা ঘুমে প্রেম চলে আর নেবে কত যন্ত্রণার ব্যথা বল দেবে সেরা ধুনে প্রেম জলে আর নেবে কত যন্ত্রণার ব্যথা বল দেবে ঘরে কাঁদে আর বারবার ডাকে বারবার কাঁদে আর বারবার ডাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে स्मृति पहाड़ों बार बार कादे हर बार बार डके हर बार कादे हर बार बार डके हर बार कादे हर बार बार डके हर बार कादे सके